প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আইএম বাংলা টিভির পক্ষ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা প্লে করে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন পৃথিবীতে পৃথিবীতে বলতে কি সারা দুনিয়া জাহান্ডার ভিতরে কত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করছে কিছু নিদর্শন না দেখলে এগুলো বোঝার মতো উপায় নেই যারা এই পাহাড় পর্বত অট্টালিকার ভিতরে অভ্যস্ত তাদের কাছে এগুলো কোনো বিষয় না আমরা যারা সমতল ভূমিতে বাস করি এইসব দৃশ্যময় দেখলে আমাদের মন প্রাণ ভরে যায় তাই ক্যামেরাবন্দি করার উদ্দেশ্য আপনারা যারা উত্তরবঙ্গে বিভিন্ন ধরনের সমতল ভূমিতে আছেন এ ধরনের পাহাড় পর্বত দেখেন নেই সেইগুলো দেখানোর জন্য আমরা ভিডিওগুলো করার উদ্দেশ্য বিষয়টা হচ্ছে এরকম যে আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করার পরে মহান আল্লাহ তালা এমন পৃথিবীটাকে এমন অপূর্ব সৌন্দর্য করে সাজিয়েছে একমাত্র শুধু মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য এরকম বিশাল বিশাল পাহাড়ের ভিতরেও মানুষ বসবাস করে স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষে জীবনযাপন করছে সেগুলো দেখতে দেখতে আমরা আসলে পাহাড় পর্বত দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেছি আপনাদেরকেও দেখানোর জন্য এইসব ক্যামেরা বন্দি করলাম পুরো ভিডিওটা জুড়েই আমাদের বিভিন্ন ধরনের পাহাড় পর্বতের বিভিন্ন ধরনের দৃশ্যগুলো আছে আপনারা দেখতে থাকুন এই দৃশ্যগুলো দেখলে মনে হয় কি এই নীল আকাশের উপরে যে মেঘটা আছে সেই মেঘও মনে হয় পাহাড়ের সাথে গভীর এক সম্পর্ক আছে যেমন মেঘগুলো পাহাড়ের সাথে জড়িয়ে আছে একজনকে আরেকজন আঁকড়ে ধরে আছে মনে হয় গভীর প্রেম ভালোবাসা এদের সাথে কেনই বা থাকবে না কারণ সৃষ্টিকর্তা তো একজনই মহান আল্লাহ তালা সেই জন্যই তারা একের অপরের সঙ্গে পৃথিবীর ভিতরে এত সুন্দর আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করার পরে এই মানুষের জন্য এত সুন্দর পরিবেশ তৈরি করছে আল্লাহ তালা এটা নিজের চোখে যদি না দেখা যায় বিশ্বাস করা যাবে না এত সুন্দর মানে এই যে পাহাড়গুলো এটা হচ্ছে জাফলংয়ের ভিতরে আমরা আসছি মানে আসলে মানুষের নিজের চোখে না দেখলে এটা বোঝানো সম্ভব না যে কতটুকু অপূর্ব সুন্দর বাইক ইউটিউব চ্যানেল আছে নাকি হ্যাঁ। প্রতিদিন শুক্রবারে এইটা লোক প্রতি বছরই হ্যাঁ দুলাল ভাই কিছু বলার থাকলে বলেন এই যে জাফলং এর এত সুন্দর পরিবেশের ভিতরে এত সুন্দর একটা পাহাড়ের ভিতরে আপনি আসছেন কতটুকু কিরকম লাগতেছে আপনার কাছে একটা ফিল্ড এই আল্লাহর মানে সৃষ্টির এরকম সৌন্দর্য একটা এটা আপনার কাছে কিরকম একটা ফিল হচ্ছে

dar ওই সাইড এই সাইড আসাম আর এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি তামাবিলের বর্ডার তামাবিলের বর্ডার দেখতে পাচ্ছি দেখলাম দর্শককে অনুরোধ করি দর্শক আপনারা নিজেরা না আসেন আপনারা কিছুই বুঝতে পারবেন না ঠিক ঠিক আসলে নিজের চোখে না দেখলে এই আসলে এটার সৌন্দর্য উপভোগ করার ক্ষমতা এই ক্যামেরার লেন্স দিয়া কোনো প্রকারেই সম্ভব না কারণ এত সৌন্দর্য পৃথিবীটা এত অপূর্ব এত সৌন্দর্য তৈরি করে রাখছে শুধুমাত্র মানুষের জন্যই মনে হয় যেহেতু আমরা ঠিক এই জায়গা থেকে নিচে নেমে এসে আস্তে আস্তে আস্তে আস্তে নিচে নেমে এসে অনেক দূর রাস্তা নেমে এসে আমরা ঠিক একবারে জিরো পয়েন্টের উপস্থিত হলাম দেখতে পারতেছেন এই যে পাশে হচ্ছে মানে বিএসএফ এর ক্যাম্প এই বিএসএফ বসে আছে এই জায়গায় বিএসএফ এর ক্যাম্প তার পাশে আমরা জিমে আসলাম আমাদের আইম বাংলা টিমের লোকজন সামনে আছে আমরা সামনের দিকে আগাবো আর দেখতে পারতেছেন একটা অপূর্ব দৃশ্য যেখানে জিরো পয়েন্ট নামে পরিচিত যে যেভাবে পারছে ছবি উঠাচ্ছে আসলে নিজের কাছে এই দৃশ্যগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি হিসেবে রাখার ইয়ে করতেছে এই দেখতে পারতেছে এই জায়গা দিয়ে গাড়ি গাড়ি নিয়ে যাচ্ছে গাড়ি আছে আমরা তার পাশে যাব যতটুকু সম্ভব আমরা তার পাশে যা ভিডিও দেখানোর চেষ্টা করব আমরা আপনারা পাশেই থাকেন দেখতে থাকুন আমাদের এই চ্যানেলের ভিতরে ভিডিওগুলো প্রিয় দর্শক আমি এই যে দুই ফিট ভিতরে ঢুকে গেছিলাম ওরা বলতেছে ইন্ডিয়ান হ্যাঁ ওইখানে আমাকে যাইতে দিল না তার মানে ওইটা হচ্ছে ইন্ডিয়া ঠিক এই যেগুলো যেগুলো দেখতে পারতেছেন এগুলো এই যে দেখতে পারতেছেন এগুলো সব ইন্ডিয়া ইন্ডিয়ার জিরো পয়েন্ট আমি যেই জায়গায় দাঁড়ানো আছি ঠিক এটার হয়তো কোনো একটা চিহ্ন থাকতে পারে এইখানে হ্যাঁ, যেহেতু যাইতে আমাকে দিল না তার মানে আমার এটাই সেই ইন্ডিয়া আর এই যে দেখুন এই দেখুন একটা পাহাড় পাথর কিভাবে ঝুলন্তভাবে এটা নিচ দিয়া নিচে দেখুন ছোট্ট একটা গাড়ি চলতেছে গাড়ি যাইতেছে যে তার পাশে দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে এটার ভিতর দিয়ে ভিতর দিয়ে গাড়ি যায় একটা দেখার মতো এই পাথর কত বছর কত যুগ যুগান্তর যে এইভাবে ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে সেটা আল্লাহর একটা কুদরতি না দেখলে বোঝা যাবে না তবে এখানে ইন্ডিয়ার অনেক লোক দেখতে পারতেছি ইন্ডিয়ার বাংলাদেশের অনেক লোকই আমি দেখতে পারতেছি এই যে এরা যারা দেখতে পারতেছেন এরা সবই হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া সামনে ভারত এখানে লেখা আছে আমি সীমান্তর একটু ইয়েটা দেখাই আপনাদেরকে সীমান্ত ভারত সীমান্ত ঢুকে যাচ্ছেন এবং আপনারা দেখেন যে কেউ মাস্ক পরেন নাই আমি নিজে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে আসছি আমার এখানে আসার পরে আমার করোনা হয়েছিল তাই আমি চাই না আমার মতো আপনারা করোনা আক্রান্ত হন এখনই আপনারা পকেট থেকে বের করে নিজের মাস্ক মুখে লাগান স্বাস্থ্যবিধি মানুষ চাইলে যে নদী দেখা যাচ্ছে এই নদীতে নামলে আপনি মরবেন নামলে আপনার বিপদ অবশ্যই হবে কারণ কয়েকদিন মোবাইলের কোনো নেটওয়ার্ক নাই কেউ যেন না ছড়ে যায় আবারও বলছি